আল্লাহ তালা মাছকে আমাদের জন্য খাওয়া জায়জ করে দিয়েছেন তবে জ্যাথা মাছ নয় মাছ মরে যাওয়ার পরে আমরা সেটাকে রান্না করে খাই তবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জ্যাঁতা মাছ তেলের উপর দিয়ে বাঁচতেছে একটা জিন্দা মানুষকে যদি আপনি গরম তেল দেন গায়ের উপরে কেমন লাগবে প্রত্যেক মানুষের যেমন রুহ রয়েছে জান রয়েছে আঠারো হাজার মাকলুকাত সব কিছুর কিন্তু জান দেওয়া হয়েছে এই মাছের যে একটা জান রয়েছে সে যদি আর একটা মানুষ মারা যাওয়ার পরে তার বডিটাকেই টুকরা করলো সে মানুষটার তো আর কোনো খবর থাকে না তার বডি টুকরা করলো না কি করলো আর একটা মাছকে যখন জিন্দা মাছকে তেলের উপর দিয়ে বাঁচতেছে সে মাছে ওই মাছটা যে কতটা কষ্ট পাচ্ছে কতটা কষ্ট পাইছে শুধু ও টিকটক করার জন্য এই ভিডিওটা করছে ও টিকটকে ভাইরাল হওয়ার জন্য টিকটকে ফলোয়ার জন্য টিকটকে ভিউসের জন্য একটা জিন্দা মাছকে গরম তেলের উপর দিয়ে ও যেই কাজটা করলো এটা আসলে ভালো কাজ নয় এতে তার কতগুলো যে গোনা হয়েছে তার এটা বলার বাহিরে কারণ মরে যাওয়ার পরে যা ইচ্ছে তাই করতে আমরা তো মাছ মরে যাওয়ার পরেই রান্না করি ওই মাছটাকে কি দশ টুকরা করলাম না বিশ টুকরা করলাম সেটা কিন্তু আর মাছ দেখলো না মাছের খবরই হলো না কারণ তার যানটা তো তখন উপরে চলে গিয়েছে